আসসালামু আলাইকুম বন্ধু এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন এবং একটি লাইক দেবেন সমন্ত দর্শক আপনারা যে ছাগলটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শিরোহী ছাগল এটা কেবল দুই দাঁত হয়েছে অনেকে হৃষ্টপুষ্ট একটি ছাগল এবং অনেক সুসজ্জিত লোমগুলো দেখতে পাচ্ছেন আপনারা অরিজিনাল শিরোহী এর ওয়েট আছে পাঁচপান্ন কেজি তো আশা করি অনেক বেশি হবে আস্তে আস্তে এর বয়স হলে তো আচ্ছা। আপনাদের যদি প্রয়োজন হয় তো অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে আর ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা আমার সব কথা শুনলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের ব্যবসার প্ল্যান তো সমত দর্শক আমরা এগুলা ইন্ডিয়া থেকে নিয়ে আসি তো আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ আচ্ছা। করবেন এখানে বারবারই তুতাপড়ি আপনার সিরোহী সব ধরনের ছাগল পাবেন পাঁঠাগুলো যদি আপনারা নিতে চান পাঁঠাও পাবেন দাম অবশ্যই হাতের নাগালের মধ্যে যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন